तो चलिए शुरू करते हैं এই টিএমটি পালফা শোন তুই যদি এ পাহাড়টা এ পার থেকে ওপর হতে পারিস তাহলে তোকে ফ্রিতে ডিজে আলো গিফট করবে রাইস্টার বলেছে যাই হোক ডিজে আলোক ছাড়া পারবে না ভয় সবার লাগে বেশি সবার সকায় আমার কাছে আছে বাংলা এক ঠোক মেরে দেবো আর এই পাহাড় থেকে এপার থেকে ওপার निकल लौड़े पहली फुर्सत में निकल এ মা আমি জিতে গেছি রাইসটা আড়িবে আমাকে দ্বিতীয়ত গিফট করবে আর আমি দুপুরে থাকবো না ওই সাথে নেবো কমলা কামলা খেয়ে হবো চাঙ্গা শালা